ঈদ মোবারক সবাইকে ছোট বড় সবারই পুডিং খুবই পছন্দ এই পুডিং যতটাই মজা ততটাই সহজ বানাতে যদি তোমরা আমার রেসিপি ফলো করো রকম দুধ জাল দেওয়া বা অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে ঘন করার ঝামেলা ছাড়াই কিভাবে পুডিং বানাতে হয় চলো তাহলে রেসিপি দেখি সো আমার আজকের পুডিং বানাতে যেটা লাগছে তিনটা ডিম আমি ডিমটাকে আধা ঘন্টা আগে ফ্রিজ থেকে বের করে রুম টেম্পারেচারে রেখেছি এখানে নিয়ে নিয়েছি এক কাপ পরিমাণ মতো কনডেন্স মিল্ক এখানে নিয়ে নিয়েছি দুই টেবিল চামচ সুগার বা চিনি জাস্ট রেগুলার চিনি আর নিয়ে নিচ্ছি ইভাপোরেটেড মিল্ক এইটা আমরা এখানে সাধারণত চায়ের সাথে খাওয়ার জন্য এই মিল্কটা ব্যবহার করি এটা বেসিক্যালি ঘন করা একটা মিল্ক ক্যানে পাওয়া খুবই ভালো আর না হলে তোমরা হুইপড ক্রিমও ইউজ করতে পারো আর নিয়ে নিচ্ছি রেগুলার দুধ রেগুলার জাস্ট হোল মিল্ক যেটা সেইটা আর এখানে নিয়ে নিয়েছি ভ্যানিলা এসেন্স তোমরা যারা ভ্যানিলা এসেন্সের ফ্লেভারটা পছন্দ করো না তারা পুডিংয়ে চারটা এলাচ ফেটে দিয়ে দিতে পারো এলাচের ফ্লেভারটাও কিন্তু পুডিংয়ে খুব মজা লাগে এখন যেটা করব আমি একে একে তিনটা ডিম ফেটে নেবো একটা উইস্কি দিয়ে খুব ভালো মতো ডিমটা ফেটে নিব তারপরে আমি আস্তে আস্তে যেই দুধগুলো আর কন্ডেন্স মিল্ক রেখেছি সেইগুলো মিশাবো ডিমটাকে খুবই ভালো মতো ফেটে নিব ফেটে নিয়ে আমি এটার মধ্যে এখন দিয়ে দিব কন্ডেন্স মিল্ক তো বলে রাখছি আগেই কন্ডেন্স মিল্কটা দেওয়ার কারণ হলো যে অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে দুধ একদম ঘন করার কোনোই প্রয়োজন নাই কন্ডেন্স মিল্ক আর যে আমি ইভাপোরেটেড বা একটু হুইপড ক্রিম দিব সেটার জন্য মিল্কটা অটোমেটিক একটা ঘন আর ক্রিমি একটু হয়ে আসবে এবং এই পুডিংটা খেতে খুবই মজা লাগবে সো দাঁড়িয়ে দাঁড়িয়ে আর অনেকক্ষণ ধরে টাইম নষ্ট করে দুধ জাল দেওয়ার কোনোই প্রয়োজন নেই আর কনডেন্স মিল্ক যারা ইউজ করবা কনডেন্স মিল্ক দিলে কিন্তু আর এক্সট্রা চিনি দেওয়ার কোনোই দরকার নাই কারণ কনডেন্স মিল্ক যে আমি এক কাপ দিয়েছি এটাতেই পর্যাপ্ত পরিমাণে মিষ্টি হয়ে যাবে আর তোমাদের যদি মনে হয় এক কাপ কনডেন্স মিল্কে অনেক বেশি মিষ্টি হচ্ছে তাহলে তোমরা এক কাপের তিন ভাগ কনডেন্স মিল্ক দিবা আর এক ভাগ দিবা রেগুলার জাস্ট হোল মিল্ক মানে রেগুলার গরুর দুধ তাহলে মিষ্টিটা একটু কম হবে তো আমার তিনটা ডিমে বেসিক্যালি দুই কাপ মিল্ক হতে হবে তো আমি এখানে এক কাপ কন্ডেন্স মিল্ক দিয়েছি আর এইখানে আমি আবার একটা মেজারমেন্ট কাপ নিয়ে নিয়েছি এইখানে আমি তিন ভাগের চার ভাগের তিন ভাগ নিব রেগুলার দুধ আর এক ভাগ নিব ইভাপোরেটেড মিল্ক বা হুইপড ক্রিম তো এখানে আমি চার ভাগের তিন ভাগ নিলাম রেগুলার দুধ এখন আমি এটার সাথে যেটা মিক্স করব সেটা হলো এই ইভাপোরেটেড মিল্ক এই ইভাপোরেটেড মিল্ক আমি চার ভাগের এক ভাগ মিক্স করব তো আমি এখানে নিয়ে নিচ্ছি চার ভাগের এক ভাগ ইভাপোরেটেড মিল্ক হয়ে গেল এক কাপ মিল্ক আর আমি দিয়েছি এক cup condense milk so total দুই কাপ হলো দুধের পরিমাণ আর তিনটা ডিম এখন এটাকে আবার একটু খুব ভালো মতো মিক্স করে নেব আর নিয়ে নিচ্ছি ওয়ান ফোর্থ কাপ মতো ভ্যানিলা এসেন্স তোমাদেরকে আবারও বলে দিচ্ছি তোমরা যদি কেউ ভ্যানিলা এসেন্সটা পছন্দ না করে থাকো তাহলে তিন চারটা এলাচ দিয়ে দিতে পারো ভেঙে এলাচের ফ্লেভারটাও কিন্তু পুডিংয়ে খুব মজা লাগে এটাকে আবার ভালো মতো মিক্স করে নিব এইবার হয়ে গেল আমার পুডিংয়ের যে মিশ্রণটি সেটা এখন আমি চলে যাব বানাতে ক্যারামেল ক্যারামেল ছাড়া তো পুরি কি হবে না তাই না আমি এই প্যান্ট এবং এই প্যান্টটাতে এত সুন্দর পুডিং হয় কারণ এটার সাইজটাও খুবই সুন্দর আর এই সারফেসটার এই যে নিচের এই ইয়াটা সমান জন্যে পুডিংয়ের উপরে একদম খুবই সুন্দর মসৃণ আর খুব সুন্দর একটা সাইজ হয় পুডিংয়ের তো আমি এটা দিয়েই সবসময় পুডিং বানাই সো প্যান্টার মধ্যে আমি এখন যেটা করব অল্প পরিমাণ ঘি দিয়ে প্যান্টার চারি সাইডে একটু রাব করে নিব জানি পুডিংটা বানানোর পরে পুডিংটা খুব সহজেই উঠে আসতে পারে তোমরা ঘি থাকলে ঘি দিতে পারো বা বাটারও দিতে পারো চুলার উপরে আমি এখন মিডিয়াম আছে প্যান্টা দিয়ে দিলাম আর আমি যেটা নিয়ে নিব দুই টেবিল স্পুন মতো সুগার সুগারটা একটু বেশি নিলে যেটা হয় ক্যারামেলটা ইভেনলি চারি সাইডে হয় আর খুবই সুন্দর ক্যারামেল হয় অল্প নিলে খুব তাড়াতাড়ি পুড়ে যাওয়ার একটা চান্স থাকে আর দিয়ে দিব ওয়ান স্পুন মতো পানি যেন সুগারটা খুব তাড়াতাড়ি মেল্ট করতে পারে ক্যারামেল করতে দিয়ে কিন্তু কোনো দিকেই যাওয়া যাবে না তোমরা সবাই জানো ক্যারামেলটা খুব তাড়াতাড়ি পুড়ে যায় যদি এই ক্যারামেলটা পুড়ে যায় তাহলে কিন্তু পুডিংয়ের উপরটা খেতে তিতা তিতা লাগবে তো একদম ওইখানে দাঁড়িয়েই ক্যারামেলটা সুন্দর করে বানাতে হবে অলরেডি বলপাশা শুরু হয়ে গেছে এখন খুব তাড়াতাড়ি ক্যারামেল হয়ে যাবে মাঝে মাঝে একটু এইরকম নাড়িয়ে ঘুরিয়ে হাঁড়িটা ঘুরিয়ে একটু নাড়িয়ে দিবা না হলে দেখবা যে ক্যারামেলটা কিন্তু লাল একদিকে একদিক থেকে লাল হতে থাকে এই যে দেখো অলরেডি কালার হওয়া শুরু হয়ে গেছে আমি এই রকম অবস্থাতেই নামিয়ে নিব কারণ প্যানটা যতক্ষণ গরম থাকে ততক্ষণ কিন্তু ক্যারামেলটা পুড়তে থাকে তো এর চেয়ে বেশি করলে ক্যারামেলটা একদম কালো হয়ে পুড়ে যাবে ক্যারামেলটাকে আমি 10 মিনিট রেস্ট করতে দিয়েছিলাম একদম ঠান্ডা হতে কারণ গরম ক্যারামেলের মধ্যে যদি আমি পুডিংয়ের মিশ্রণটা দিয়ে দিই তাহলে দুটাই একসাথে মিক্স হয়ে যাবে তাই ক্যারামেলটাকে আমি ঠান্ডা করে নিলাম এখন আমি মিশ্রণটা ঢেলে দেব মিন টাইম যতক্ষণ ক্যারামেলটা ঠান্ডা হচ্ছে আমরা ওভেনটাকে অন করে দেই জেনি প্রিহিট হয়ে থাকে আগে থেকেই এরকম একটা পাত্র নিয়ে নিয়েছি যেটার মধ্যে আমি আড়াই কাপ মতো পানি দিয়ে দিচ্ছি এবং এইটার মধ্যেই আমি সেই পুডিংয়ের প্যানটা বসিয়ে পুডিংটা বেক করবো পুডিংয়ের মিশ্রণটাকে আমি এখন three hundred fifty degree Fahrenheit আর a one hundred eighty degree সেলসিয়াসে বেক করব চল্লিশ মিনিটের মতো চল্লিশ মিনিট বেক করার পর আমি একটা টুথপিক দিয়ে বারবার চেক করতে থাকবো যে ভিতরে হয়েছে কিনা সো পুডিংটা ওভেন থেকে বের করার পর এরকম অবস্থা হয়েছে পুডিংটা আমি হওয়ার পরে ওভেন থেকে বের করে প্রায় আধা ঘন্টা থেকে চল্লিশ মিনিট এরকমই রেখে দিয়েছিলাম যেন এটা একটু ঠান্ডা হয় কারণ গরম অবস্থায় পুডিং বের করতে যাবে না একদম ভেঙে যাবে সাথে সাথে একটু ঠান্ডা হলে তারপরে বের করে নিতে হবে এখন আমি পুডিংটাকে বের করে নেব একটা চাকু দিয়ে চারি সাইড দিয়ে একটু এরকম করে খুলে নিবা তাহলে পুডিংটা বের হয়ে আসতে অনেক সুবিধা হবে পাত্রে পুডিং নিব সেইটা আমি নিয়ে এরকম করে উল্টিয়ে নিব তাহলে পুডিংটা সুন্দর করে বের হয়ে আসবে হয়ে গেল আমার খুবই মজাদার আর দেখতে খুবই সুন্দর ক্যারামেল এগ পুডিং আমার আজকের রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিও আর কমেন্ট করে অবশ্যই জানিও আর সাবস্ক্রাইব করতে তো অবশ্যই ভুলবে না আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে